আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে একটি সংবাদ খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে এবং সেই সংবাদটি হচ্ছে পনেরোই রমজান আসলে কি হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই অনুরোধ করব ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন তো চলুন শুরু করি অত্যন্ত বিস্ময়কর একটি হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তাল আনহু বলেছেন মধ্য রমাদানে আকাশ থেকে বিশাল আওয়াজ হবে এবং দিনটি হবে শুক্রবার সকাল জুমার দিন সেই রমাদানে হবে যেই রমাদান মাস শুরু হবে জুমার রাতে কেয়ামতের আগে শেষ রমজান মাসে কি ঘটবে এ নিয়ে বলতে গেলে ইসলামিক স্কলার মাওলানা মুফতি কাজী ইব্রাহিম এই হাদিসটি বলে মাওলানা আরও বলেন এগুলো যখন হবে তখন এটা কোন বছর রমাদানে হবে এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না তবে হয়তো খুব বেশি সময় বাকি নেই তিনি আরও উল্লেখ করেন হয়তো হাদিস হিসাবে সবকটি সই নাও হতে পারে কিন্তু ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু এর বক্তব্য হিসাবে অবশ্যই এটি সহি এই ঘটনার দিন যখন মহাকাশ থেকে অ্যাস্ট্রোনেট আক্রমণ করবে তখন তোমরা মুসলিমরা ফজর পড়বে তখন বাঁচার উপায় কি প্রথমে ঘরে ঢুকে পড়ো তারপর দরজাগুলোকে বন্ধ করে দাও দ্বিতীয়ত ঘরের ভেন্টিলেটর সহ যত ছিদ্র আছে সব বন্ধ করে দাও মাওলানা বলেন দেখুন যে মহালীলা মহাবিস্ফোরণ আসবে সেটার আওয়াজ কান ফাটিয়ে দিবে বেরেনো হাটে কম্পন সৃষ্টি করে মানুষকে মেরে দিবে দরজা জানালা বন্ধ করার পরও সেই আওয়াজ আসবে সেটার কম্পনে তোমরা মারাও যেতে পারো কারণ যেই ডেসিবল মাত্রায় আওয়াজ আসবে সেটা হাট সহ্য করতে পারবে না সেজন্য মোটা কম্বল দিয়ে শৈলকে পেঁচাও এরপরে আবার বলা হয়েছে কান বন্ধ করে দাও সুবানাল্লাহ একবার ভাবুন কি আশ্চর্য কথা সেই সাড়ে চোদ্দশো বছর আগে এটা থেকে বাঁচার কত সায়েন্টিফিক উপায় বলে দেওয়া হয়েছে এগুলো নবীজি সাল্লাহু আলাইসাল্লাম থেকে প্রাপ্ত হওয়া ছাড়া এই তথ্য কেউ দিতেই পারে না ছয় নম্বরে বলা হয়েছে তোমরা সিজদায় পড়ে যাও কারণ ওই সময় ভয়ের চোটে অনেক সময় মানুষের ব্রেন থেকে রক্তগুলো চলে যায় তখন মানুষ মারা পড়ে সেজন্য সিজদায় পড়ে গেলে রক্ত যেটুকু প্রবাহ লেগে থাকবে ব্রেন নিচু হওয়ার কারণে রক্ত প্রবাহ ব্রেনের দিকে যাবে দেখুন কতটা যোগদিগার্য নির্দেশনা একথা বানোয়াট হওয়ার কোনো প্রশ্নই আসে না আসলে ইসলামকে যারা শুধু নামাজ রোজা হজ জাকাত অজু গোসলের ইসলাম মনে করে এসব বৈজ্ঞানিক তথ্য যারা ঘাটে না তারা কিভাবে বুঝবে এগুলো জানার আগ্রহ বরাবর মানুষের কম যেহেতু কম সেহেতু ছাত্রও কম সেহেতু ছাত্র কম তাই মেধাবী বর্ণনাকারী কম এগুলো দুর্বল হবে মাওলানা বলেন এজন্য আমি আমার অভিজ্ঞতা থেকে বলি হুকুম আহকামের হাদিসগুলো সহি হওয়াই স্বাভাবিক ও কিয়ামত বিষয়ক মহাযুদ্ধবাণীগুলি কিয়ামতের আলামতের হাদিস দুর্বল হওয়া স্বাভাবিক সাহাবিদের মধ্যে দু চারজন এগুলো জানার আগ্রহ বোধ করতেন তারা আমল নামাজ রোজা হালাল হারাম এগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকতেন কিন্তু ইসলাম তো শুধু এতটুকু না পবিত্র আল কোরআনে মাত্র তিনশো আয়ত রয়েছে হুকুম আহকামের আর ছয় হাজার দুইশো ছয়ত্রিশ আয়াতের মধ্যে পাঁচ হাজার নয়শো চৌষট্টি আয়াতই হল বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে এগুলো বুঝতে হলে তো এসব বিষয়ে ঘাটাঘাটি করতে হবে মুফতি কাজী ইব্রাহিম বলেন তারা যারা জানেন না তারা সবাই হাদিসকে মিথ্যা বলতে পারে কিন্তু এটা মিথ্যা হতেই পারে না তারপর বলা হয়েছে সিজদায় পড়ে সকলে অকুলু সোবানাল্লা কুদ্দুস সুবানাল্লা কুদ্দুস আর আব্বুল আল কুদ্দুস এই তজবি পড়তে থাকো এই ছয়টি বিষয়ের উপর যে আমল করবে সে নাজাত পাবে এমনকি যে করতে পারবে না সে নিজেকে বাঁচাতে পারবে না এই মহাপলায়ের হাত থেকে মাওলানা আরো বলেন এই সংক্রান্ত পনেরোটি হাদিস অর্থাৎ সাহাবিদের বক্তব্য রয়েছে এই তথ্যগুলো তাওরাতে আছে জাবুরে আছে ইঞ্জিনে আছে অতীতের সব ধর্মগ্রহণতে আছে সবশেষে মাওলানা বলেন যেহেতু এই বিষয়গুলো সাহাবিদের বক্তব্য সহ আল কোরআনের অনেক আয়াতই আমরা পাচ্ছি অতএব এই বিষয়টি যে সত্য এবং একদিন এটি বাস্তবায়িত হয়ে প্রমাণিত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের তিরোদানের পর মুসলমানগণ দুই দলে বিভক্ত হয়ে পড়ে অর্থাৎ সুন্নি সম্প্রদায় বিশ্বাস করে যে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম তার কোনো প্রতিনিধি নিয়োগ করে চাননি বরং এই গুরুদায়িত্ব তার উম্মতের উপর অর্পণ করে গেছেন আর অন্য দল বিশ্বাস করে যে তিনি তার প্রতিনিধি বা ইমাম নিযুক্ত করে গেছেন এই ইমামদের সংখ্যা হচ্ছে বারো জন যাদের প্রথম হচ্ছেন হরজত আলী রাদিয়াল্লাহ তাল আনহু আর শেষ ইমাম মাহাদি আলাইসাল্লাম এই বারো ইমাম সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে সহিয়াল বুখারি সহিয়াল মুসলিম সহিয়াল তিরমিজি আবু দাউদ ও মুসনাদে আহম্মদ ইমামত নিয়ে মুসলমানদের মধ্যে বিরোধিতা থাকলেও ইমাম মাহাদি আলাইসাল্লাম যে শেষ ইমাম এবং শেষ জামানায় তার আবির্ভাব ঘটবে তার ইমামত সম্পর্কে কারোর মধ্যে কোনো মতভেদ নেই শুধুমাত্র ইসলাম ধর্মালম্বী নয় অন্যান্য ধর্মালম্বীরাও তাদের ধর্মীয় গ্রন্থের বর্ণনা অনুসারে বিশ্বাস করে যে পৃথিবীর শেষ যুগে একজন ত্রাণকর্তা ও মুক্তিদূত আসবেন যিনি সমস্ত দুনিয়াকে অন্যায় অবিচার জুলুম অত্যাচার ও নির্যাতনের কবল হতে মুক্তি করবেন তিনি বিশ্বব্যাপী ইসলামিক হুকুমাত ও ন্যায় বিচার কায়েম করবেন এবং পৃথিবীর বুক থেকে অসত্য এবং শোষণের পরিসমাপ্তি ঘটাবেন তার আগমন অবসাম্বিক এবং এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তার আবির্ভাব না হওয়া পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমনের সাথে সাথে কিছু হাদিস জেনে নেই আবু জাফর ইবনে মোহাম্মদ ইবনে আলী রহমতুল্লাহ বলেন যখন আকাশে তিন দিন থেকে সাত দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে তখন আহলে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের ইমাম মাহাদির জন্য অপেক্ষা করো এক পর্যায়ে আল্লাহ তালা অর্জত জিব্রাল আলাইসাল্লামের মাধ্যমে ইমাম মাহাদি আলাইসাল্লামের নাম ঘোষণা করবেন যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে আল মুক্তাকি আল হিন্দি আল বুরহান আলামত আল হাদি পৃষ্ঠা নম্বর বত্রিশ তিনি আরও বলেন একটি বিরাট অগ্নিগোল পূর্ব দিক থেকে উদিত হবে যা তিন দিন অথবা সাত দিনে সারিবদ্ধভাবে দৃশ্যমান হবে বিস্ফোরণের পর প্রচণ্ড অন্ধকারে আকাশ ঢেকে যাবে এটি বিস্ফোরণের পর নতুন ধরনের লালচে রঙের শিখা আকাশে দৃশ্যমান হবে যা উষার আলোর মতো দেখা যাবে না এরপর এমন বাসায় হরজত জিব্রাল আলী সাল্লামের একটি ঘোষণা শোনা যাবে যা পৃথিবীর সকল মানুষ বুঝতে পারবে পারজানি আল ইয়াসা পৃষ্ঠা নাম্বার একশো ষোলো হরজত কাপ রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে এমন একটি তারকা উদিত হবে যা হবে চন্দ্রের আল ন্যায় এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডুলি পাকাতে থাকবে যার কারণে তার উভয় মাথা একটা আরেকটার সাথে মিলিত হওয়ার উপক্রম হবে দীর্ঘকাল রাতে দুইবার ভূমিকম্প হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যে তারকাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ এক পর্যায়ে সেটা পূর্ব আকাশে গিয়ে পতিত হবে যা দ্বারা মানুষ বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন হবে হাদিস বড় হওয়ায় অংশ উল্লেখ করা হল হরজত অলিদ রহমাতুল্লাহ কাপ রহমাতুল্লাহ হতে বর্ণনা করেন তিনি বলেন হরজত মাহাদি আলাইসাল্লামের আগমনের পূর্বে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট একটি তারা উদিত হবে আল ফিতান নুয়েম বিন হাম্মাদ ছয়শো বিয়াল্লিশ এ নিয়ে ফিরোজ দাইলামি বর্ণনা করেন আল্লাহর রাসুল বলেছেন কোনো এক রমজানে আওয়াজ আসবে সাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবারের রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বদির হয়ে যাবে মাজমাজুত জাওয়ায়েত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন যখন রমজান মাসে বিকট আওয়াজ প্রকাশিত হবে সাল মাসের যুদ্ধের জঙ্কা শুনবে জিলকত মাসে বিভিন্ন গোত্রের মাঝে মতপার্থক্য দেখা দিবে জিলহস মাসে রক্তপাত হবে মহরম মাসে সে মাসে বিভিন্ন ধরনের মারামারি হানাহানি ঝগড়া ফাসাদ চলতে থাকবে ফিতান মোয়েম বিন হাম্মাদ ছয়শো আটত্রিশ বিপরীতে ইমাম মাহাদি আগমনের আলামত হিসাবে সেই বিকট শব্দের নিদর্শনটিকে আমাদের জন্য হুমকি হিসাবে উপস্থাপন করেছেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম তিনি বলেছেন সেই সময় যেন আমরা এক বছরের খাবার সংগ্রহ করে রাখি কেননা সেই বিকট আওয়াজের ফলে দীর্ঘদিন কোনো ফসল হবে না এখানে মহানবী সাল্লাহু আলাইসাল্লামের এক বছরের খাবার সংগ্রহের কথা প্রমাণ করে যে এর মাধ্যমে দুনিয়ায় ক্ষতি সাধন হলেও একবারে ধ্বংস হয়ে যাবে না তবে কিছু ক্ষতি নিশ্চিতভাবে হবেই জানিয়েছেন তিনি আবারও বলি আমাদের পূর্ণ বিশ্বাস আল কোরআনের উপর হাদিসের উপর কেননা এক আল্লাহ সকল ক্ষমতার অধিকারী তিনি অধিকার রাখেন গ্রহাণুটিকে পৃথিবীতে হালকা টাচ করিয়ে দেওয়ার মতো তাতে পৃথিবীতে যেন কিছু কেঁপে উঠে বিকার শব্দের সৃষ্টি হয় তিনি চাইলে পারেন সেই গ্রহণের মাধ্যমে পৃথিবীর কিছু ক্ষতি সাধন করতে এটা একমাত্র তিনি ভালো জানেন তবে কথা হচ্ছে যে এই রমজানে না হোক পরের রমজানে না হোক একদিন না একদিন ঠিকই সেই বিকট আওয়াজের জন্ম হবে সেদিন আমাদের যে কেউ অজ্ঞান হয়ে যেতে পারি এমনকি হয়ে যেতে পারি বদির তবে তার জন্য আমাদের মৃত্যুর ভয় করলে চলবে না আমরা শত চাইলেও মৃত্যুকে আটকাতে পারবো না আমাদের হাতে আছে জাহান নামকে আটকানোর ক্ষমতা তাই আজকে না হয় কাল বা পরশু একদিন না একদিন তো আমাদের মরতেই হবে তাই মরার চিন্তা বাদ দিয়ে আমরা যেন জাহান নামের আগুন থেকে বাঁচার চিন্তা করি মহান আল্লাহ তালা আমাদের সকল প্রকার বালামসিবত থেকে রক্ষা করুন আমাদের আপনার ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুন আমিন